আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন আমি অপু আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওর আলোচক বিষয় হলো কবুতর যদি গরম বা মুস্তিতে চলে আসে তাহলে কি করবেন এবং এটা কাটানোর উপায় কি আমরা যারা কবুতর দিয়ে পাল্লা খেলি বা টুর্নামেন্ট খেলি বা কবুতর উড়াই তাদের অন্যতম সমস্যার কারণ হচ্ছে কবুতরগুলি মানে মিটিংয়ে চলে আসে মুস্তিতা হলো কবুতর মিটিংয়ে চলে আসে এটা কাটানোর উপায় কী তার জন্য আপনার যে কাজটা করবেন এটা কাটানোর উপায় হলো আপনার যে কাজটা করবেন একসময় নর কবুতর উড়াবেন আর সময় মাদি কবুতর উড়াবেন আলাদা আলাদা টাইমে উড়াবেন একসময় নর সব কবুতর উড়াবেন আর সময় সব মাদি কবুতর উড়াবেন এছাড়া আপনার যে কাজটা করতে পারেন লেবুর পানি আপনার খেয়ে দিতে পারেন হ্যাঁ লেবুর পানি খাওয়ালে কবুতর একটু গরম বা মুসতে একটু কমই আসবে আজকে আমাদের ভিডিওর মেন টপিকটা হলো কবুতর যদি গরম বা মুস্তিতে চলে আসে তাহলে কী করবেন সো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাকে আমার ছোট্ট একটি অনুরোধ এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো মিস না করতে চাইলে ভিডিও নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন সো চলুন ভিডিও শুরু করা যাক অনেকে আছে কবুতর যখন মিটিংয়ে বা মুস্তিতে চলে আসে তখন মানে মুস্তিতে যখন চলে আসে তখন কবুতরকে লেবুর পানি খাওয়ায় অথবা কবুতরের ভিটামিন যে সি পাউডারটা আছে সেই পাউডারটা খাইয়ে দেয় আর আপনাদের কবুতর যদি মুস্তিতে চলে আসে মানে মিটিংয়ে চলে আসে তো আপনারা যে কাজটা করবেন সেটা হলো কবুতরকে আপনারা একটু লেবু খাইয়ে দিবেন হ্যাঁ লেবু আপনারা এক লিটার পানির সাথে মানে একটা লেবু মিশিয়ে তারপর আপনাদের কবুতরকে খেয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনাদের কবুতরগুলি মুছতে কমে আসবে অথবা আপনারা জিজ্ঞাসা করতে পারেন সেটা হলো কবুতরকে আপনার ইয়া খাওয়া দিতে পারেন ভিটামিন সি ভিটামিন সি যে পাউডারটা আছে সেই পাউডারটা খাইয়ে দিতে পারেন একটু পানির সাথে মিশিয়ে তারপর আপনাদের কবুতরকে খাইয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার কবুতরগুলি মিটিংয়ে কমে আসবে আপনার যে ভিটামিন যে পাউডারটা সেটা আপনার যে কোনো ডাক্তার দোকানে গেলে পেয়ে যাবেন আপনারা যে কোনো ডাক্তার দোকানে যে বললে হবে ভিটামিন সি যে পাউডারটা আছে সেটা দিতে তাহলে আপনাদেরকে দিয়ে দিবে তারপর আপনারা এনে আপনাদের কবুতরকে খাইয়ে দিবেন তাহলে দেখা যাবে লাফের কবুতরগুলি মুছতে কমই আসবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেনি তারা পরবর্তী কবুতর সম্পর্কিত ভিডিওগুলো মিস করতে চাইলে ভিডিওর নিচে ঘুরে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে একটি ক্লিক করুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তারা পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন এতে করে যেটা হবে আমি যখন কবুতরের নতুন ভিডিও নিয়ে আসবো কবুতর সম্পর্কিত ভিডিওটি দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুন অনুষ্ঠানটি পৌঁছে যাবে আর কবুতরের গরম বা মুস্তি ভাবটা কাটানোর আরেকটি নিয়ম আছে সেটা হলো কবুতরকে আপনার চিরতা খাইয়ে দিতে পারে পারেন হ্যাঁ চিরতা অথবা নিম পাতা খাইয়ে দিতে পারেন আর অনেকে জিজ্ঞাসা করে কবুতরের ইন্ডিয়ান চিরতা এনে পানিতে ভিজে রেখে তারপর কবুতরকে খাইয়ে দেয় এটা আমি অনেকেই দেখছি তাই আমি আপনাদেরকে জানালাম আর চিরতা এবং নিম পাতা কবুতরের কীটনাশকের জন্য অনেক ভূমিকা পালন করে থাকে এবং কবুতর যখন গরম বা মুস্তিতে চলে আসে এটা অনেক কাজ করে থাকে চিরতা এবং নিম পাতা এটা অনেক ভূমিকা পালন করে থাকে কবুতর যখন মুস্তিতে বা গরমে চলে আসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটা শুধু নতুন কবুতর পালকদের জন্য ছিল যারা জানেন এই বিষয়টা যারা জানেন না তাদের তাদের জন্য ছিল তারা এই ভিডিওটা দেখলে খুবই হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব রয়েছে সেখানে এটি ক্লিক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে বেলেকনটি ক্লিক করুন যারা সাবস্ক্রাইব করবেন তার পাশে যে ঘন্টা আসবে সেটা অন করে দেবেন